এলেমবিহীন কেউ যদি সারা জীবনও লা ইলাহ ইল্লাল্লাহ বলে তারপরেও আল্লাহর এই বান্দা ইমানদার হইতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে শিখে কেউ যদি বলে তাহলে সেই লোক ইমানদার এজন্য ইমানের নয়টি আহকামের মধ্যে শর্তের মধ্যে এক নম্বর শর্তই হলো আল এল ইমানের জ্ঞান ইমানের এলেম লাগবে আর ইমানের এলেম না থাকলে ওই ব্যক্তি যত বড় জ্ঞানী হোক সে লোক জাহেল কোরআন এবং সন্ন্যার ভাষায় তাকে বলা হয় জাহেল যেমন আবু জাহাল আবু জাহাল অনেক জ্ঞানী অনেক শিক্ষিত অনেক পণ্ডিত অনেক বুদ্ধি বড় বুদ্ধিজীবী কিন্তু তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছিল না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বলছেন সে আবু জাহাল সে জ্ঞানী নয় পণ্ডিত নয় বুদ্ধিজীবী নয় সে একজন মূর্খ মূর্খ লোকদের সর্দার জাহালতের নেতা আইয়ামে জাহিলিয়ার যুগ যে যুগটি এই যুগটি অনেক উচ্চশিক্ষিতদের যুগ এই যুগ সাহিত্যের যুগ এই যুগ পাণ্ডিত্যের যুগ এই যুগে আরবি সাহিত্যের এমন এমন সাহিত্য রচিত হয়েছে যে সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয় নাই তাহলে সেই যুগটা হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে বড় পাণ্ডিত্যের যুগ কিন্তু আমরা ইসলামের ইতিহাসে ওই যুগটাকে বলি জাহেলি যুগ তাহলে লেখাপড়ার অভাব নাই শিক্ষার অভাব নাই সাহিত্যের অভাব নাই কবির অভাব নাই পণ্ডিতের অভাব নাই জোয়াহির বিন আবি সুলমার পরিবারে এক পরিবারে এক বংশে এক বাড়িতে সত্তর জন কবি ছিল ওই বাড়িতে কবিতা ছাড়া কোনো কথা বলতো না মহিলারাও কবিতা দিয়ে কথা বলতো পুরুষেরাও কবিতা দিয়ে কথা বলতো এবং কেউ কারো কাছে খাবার চাইলে মা মায়ের কাছে সন্তান খাবার চাইলে সন্তান কবিতা দিয়ে খাবার চাইতো মা যদি সন্তানকে ডাকতো কবিতা দিয়ে সন্তানকে ডাকতো তাহলে কীরকম পাণ্ডিত্যের যুগ সেই জাহিলি যুগ কিন্তু আমরা সেই যুগটার নাম দিয়েছি আইয়ামে জাহেলিয়া জাহেলি যুগ কারণ এই যুগে লা এলেম ছিল না সব জ্ঞান ছিল কিন্তু লাহ্লাহর এলেমটা ছিল না এই ইমানি এলেম যেখানে থাকে না ওই সমাজটা জাহেলি সমাজ যে ব্যক্তির কাছে ইমানি জ্ঞান থাকে না লাহ্লাহর এলেম থাকে না ওই ব্যক্তি যত উচ্চশিক্ষিত হোক সে মূলত জাহেল এজন্য আমাদের সব জ্ঞানের বড় জ্ঞান সব ফরজের বড় ফরজ লা ইলাহ ইল্লাল্লাহ এলেম শিখা তাওহিদের জ্ঞান শিখা ইমানের জ্ঞান শিখা এই লক্ষ্যে আমরা প্রথম ক্লাসে আমরা বলেছি যে বারোটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো ইমানি জ্ঞানের সাথে লা ইলাহ ইল্লাল্লাহর এলেমের সাথে সম্পৃক্ত এই বারোটি জিনিস বারোটি বিষয় কেউ যদি ভালোভাবে বুঝে আলহামদুলিল্লাহ বুঝতে হবে সে লাইলাহিল্লাহ বুঝছে সে ইমান বুঝছে তাহলে এই ব্যক্তির আশা করা যায় মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই লোক কবরে যেতে পারবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই লোকটার সর্বশেষ কালাম সর্বশেষ অবস্থান আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ এই লোকটা জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন মান মাতা ওয়াহুয়া ইয়া আলামো আল জান্না যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে সে শিখেছে বুঝেছে আন্নাহুলা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাহবুদ নাই এলাহ যে জানছে শিখছে বুঝছে শিখা অবস্থায় বোঝা অবস্থায় যে লোক মারা গেছে দাহালাল জান্না এই লোকটা জান্নাতে যাবে সোহান আল্লাহ আল্লাপাক কোরআনে কারিমে বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র জমিনে ভয় করে ওলামারা আমরা অনেকেই এই ওলামা বুঝতে ভুল করে ফেলি আমরা এই ওলামা বলতে আমরা মনে করি যে কামেল পাস দাওরা পাস তারপরে ইসলামিক লাইনে লেখাপড়া করা এরাই মনে হয় ওলামা কিন্তু এখানে আল্লাহাক ওই ওলামাদের কথা বলেন নাই ওই ওলামা যদি হইতো তাহলে আমরা দেখি কামেল পাস দাওরা পাস তারা সেই কত রকমের অপরাধের সাথে জড়িত সেই আপনার আমাদের সবারই জানা দেশবাসীর সবাই জানা নুসরাত যে ঐতিহাসিক ঘটনা নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা কারা জড়িত এরকম কামেল ফাঁস বড় বড় আল বড় আলেম মাদ্রাসার প্রিন্সিপাল তাহলে এরা যদি আল্লাহকে ভয় করত তাহলে এই কাণ্ড কেমনে করছে তাহলে আল্লাহর কথা ভুল হইতে পারে না আল্লাহ সুবান তালার কথা সঠিক এই জন্য হাসান আল বসরি রাহমাহুল্লাহ এখানে ওলামার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন এই ওলামা মানে কোরআন হাদিসের পণ্ডিত আলেমের কথা আল্লাহ বলেন নাই কোরআন হাদিসের পণ্ডিত অনেক বড় আলেম হতে পারে আবার বড় মুশ্রিকও হতে পারে একই সঙ্গে বড় আলেম আবার বড় মুশ্রিক বড় সেরেককারী হতে পারে বড় বেদাতকারী হতে পারে আল্লাহকে ভয় নাও করতে পারে এখানে ইমাম হাসান আল বসরি রহমাহুল্লাহ বলেন ওলামা হইল মান খাসিয়ার রহমান আবিল ভাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যারা যত বেশি ভয় করে আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে সে তত বড় আলেম মানে ইমানি আলেম আল্লাহর সম্পর্কে জ্ঞান আল্লাহর সম্পর্কে নলেজ যার যত বেশি সে তত বেশি আল্লাহকে ভয় করে তাহলে ইমানি আলেমটা এত গুরুত্বপূর্ণ যে ইমানি আলেম যার যত বেশি হবে সে তত বেশি খাসিয়াতুল্লাহ তত বেশি আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করবে আর যে আল্লাহকে ভয় করবে খাসিয়াতুল্লাহ যার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে জান্নাত দিবেন ওয়াদা করছেন সোহান আল্লাহ আল্লাহ পাক সুর আল বাইয়ানার মধ্যে বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আল্লাহ পাক প্রথমে জান্নাতের কথা বলে শেষে এসে আল্লাহ বলছেন দালিকালিমান খাসিয়া রাব্বা এই জান্নাত তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে খাসিয়াতুল্লাহ যার মধ্যে আছে আল্লাহর ভয় যার মধ্যে আছে তাহলে এলেম বস্তা বস্তা আছে আল্লাহর ভয় নাই এই এলেম দিয়ে আল্লাহ জান্নাত দিবেন না এটা আরেকজনের কাছে হয়তো যাক কোরআন সুন্নার জ্ঞান কম কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে বেশি খাসিয়াতুল্লাহ বেশি আল্লাহ পাক এই লোকটারকে জান্নাতের ওয়াদা করছেন যে জালিক আল ইমান খসিয়া রব্বা এজন্য আমার ভাইয়েরা আমাদের ইমানি আলেম সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আমাদের দেশে আমাদের সমাজের সবচেয়ে বড় অভাব ইমানি আলেমের ইমানি আলেমের সাথে সম্পর্কিত আমরা বারোটা বিষয় বলছি যে এই বারোটা বিষয় আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা চারটি বিষয় আলোচনা করেছি এক নম্বরে আলোচনা করেছি উসুলুল ইমান ইমান রসুল দুই নম্বরে আলোচনা করেছি আহকামুল ইমান ইমানের শর্ত ইমানের আহকাম তিন নম্বরে আমরা আলোচনা করেছি আরকানুল ইমান চার নম্বর আলোচনা করেছি আরকানুল ইসলাম আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় আলোচনা করব একটা হলো নওয়াকেদুল ইমান ওয়াল ইসলাম ইমান এবং ইসলাম কিভাবে ভেঙ্গে যায় ইমান ইসলাম কিভাবে নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গের কারণ আরেকটা বিষয় আলোচনা করব আমরা আল কুফর কুফর কি জিনিস কাফের কেমনে হয় কুফরি কি বলতে কি বোঝায় এই দুইটা বিষয় আজকের আলোচ্য বিষয় তাহলে আজকের দুইটা সহ হইল ছয়টা আরও ছয়টা বাকি আছে এরপরে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তাওহিদ আল্লাহ রব্বুল্লা আলমিনের তাওহিদ বলতে কি বোঝায় সেরেক বলতে কি বোঝায় তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ এবাদত এবাদত কি জিনিস এবাদত বলতে কি বোঝানো হয় তগুত কি জিনিস তগুত বলতে কি বোঝানো হয় সুন্নত কি জিনিস বেদাত কি জিনিস এই এই বিষয়গুলোই আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করবো তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দুইটা প্রথমটি হলো নাওয়াকেদুল ইমান ওয়াল ইসলাম ইমান এবং ইসলাম ভঙ্গের কারণ ইসলাম ভাঙ্গি গেলে ইমানও ভাঙ্গি গেলে তাহলে ইমান আর ইসলামকে দুই জিনিস না এক জিনিস বলেন তো দেখি আপনারা ইমান আর ইসলাম এক জিনিস না দুই জিনিস কেউ যদি বলেন ইমান আর ইসলাম এক জিনিস তাও ঠিক আছে কেউ যদি বলেন দুই জিনিস তাও ঠিক আছে দুইটাই ঠিক আছে বলেন দুইটা কেমনে ঠিক হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন একাডেমে কোনো কোনো জায়গায় ইমান দিয়ে ইসলাম বুঝাইছেন ইসলাম দিয়ে ইমান বুঝাইছেন অর্থাৎ দুইটা একই অর্থে আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করছেন আবার কোনো কোনো জায়গায় দুই অর্থও ব্যবহার করছেন যেমন সৌরা আল হুজরাতের মধ্যে আল্লাহাক বলছেন কলাতেলা আরব আমান্না قلم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم বেদুইনেরা বলে আমরা ইমান আনছি আল্লাহ বলছেন তোমরা ইমান আনছো এই কথা বলিও না বলো আমরা ইসলাম গ্রহণ করছি কারণ ওয়ালাম্মা ইয়দুল ইমান তোমাদের অন্তরে এখনো ইমান ঢুকে নেই ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই এখানে আল্লাহবাকে ইমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন বেদুইনেরা বলে যে আমরা ইমান আনছি আল্লাহকে ইমান আনছি বলিও না বলো ইসলাম গ্রহণ করছে কারণ তোমাদের অন্তরে এখনো ইমান ঢুকে নাই তাহলে বোঝা যায় এখানে আল্লাহবাকে ইমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন